সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে নিন হ্যালো ভিওর্স সবাই কেমন আছেন টেক টেকমোবাইলপুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তো ভিওর্স আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমি একটা নতুন টিউটোরিয়াল টিউটোরিয়ালটা হলো আপনার ফোনে বিশ পার্সেন্ট চার্জ থাকলেও আপনি চোদ্দো ঘন্টা বারো ঘন্টা ইউজ করতে পারবেন তো অনেকে আছে আমাদের নর্মাল ফোনে দেখা যায় যে দেখা যায় যে ব্যাটারি ভালো হয় না কোনো একটা কাজের জন্য বিশ পার্সেন্ট থাকাকালেই আমরা সেই কাজটা করতে পারি না তো ভিউর্স আমি আজকে তাদের জন্য এই টিউটোরিয়ালটা নিয়ে এসেছি যারা বিশ পার্সেন্ট চার্জ দিয়ে আপনি মিনিমাম চোদ্দো বারো ঘন্টা অথবা এক দেড় ঘন্টা আরও অনেক সিস্টেম আছে এইসব নিয়মে আপনি চার্জ ইকো চার্জ না দিয়ে রাখতে পারবেন তো ভিউর্স কথা না বাইরে এবং টুটালটা যাবো টুটালটা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বেলনটা ক্লিক করবেন তো ভিউর্স কথা না বাইরে আমি টুটাল যাচ্ছি টুটালটা যাওয়ার আগে প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে লিখতে হবে মোবাইল কিট কিটলে এই প্রথমেই এই অ্যাপসটা আসবে এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে অ্যাপসটা আমরা ডাউনলোডে দিলাম একটু ওয়েট করবেন অ্যাপসটা আমরা ডাউনলোড দিলাম অলরেডি অ্যাপসটা ডাউনলোড হচ্ছে হ্যাঁ আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে এখন এটা ওপেন করতে হবে এখান থেকে আপনারা এটা ওপেন করে নেবেন লাস্টটা আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে আপনার স্ট্রং দেখাবে আপনি যদি কোনো ভাইরাস টাইরাস থাকে তা সার্চিং দিতে পারবেন অপটোমাইজ করে দিলাম সার্চিং দিলাম আমি চেকিং দেওয়া ভালো যাতে কোনো সমস্যা না হয় তো কিছু অ্যাড আসতে পারে অ্যাডগুলো কেটে দেবেন আসবেন আপনি এইখানে যদি এখানে ক্লিক করবেন এখানে দেখুন আমার তেত্রিশ পার্সেন্ট চার্জ এখানে আমি ইউজ করতে পারবো নয় ঘন্টা দশ মিনিট আবার এখানে দেখুন আমি ইউজ করতে পারবো চোদ্দো ঘন্টা তিরিশ মিনিট আর এখানে দেখুন আমি ইউজ করতে পারবো তিরিশ ঘন্টা পঁচপান্ন মিনিট আপনারা দেখতে পারবেন এখানে কিছু অপশন আছে এগুলা এগুলা ফলো করবেন অপশনগুলোর উপর লেখা রয়েছে অপশনগুলোর উপর আমি তিরিশ ঘন্টা আবার ক্লিক করলাম আপনাকে যদি আপনার চাচা তিরিশ গুণে রাখতে চান তাহলে দেখুন এখানে লেমিনাটি ব্রাইটনেস আফটার নব্বই পার্সেন্ট আপনি কী কী ব্যাটারি এবং কী কী চার্জ খাবে শুধু এগুলা তো আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে দেব অ্যাপ্লাই করে দিলাম মানে এটা অ্যাপ্লাই হচ্ছে হুম এখান থেকে আপনার এই নোটিফিকেশনটা অন করে দিতে হবে এটা অন করে দিলাম তখন ব্যাগে আসবেন ডিসপ্লেতে আসবেন এখানে আপনি আরও কিছু অপশন পাবেন এই যে দেখুন আমার ডিসপ্লে কিন্তু এখন চেঞ্জ হয়ে গেল তো আমার উপরে দেখুন টোটালি লেখা আছে যে আমার ব্যাটারি তেহাত্তর পার্সেন্ট চার্জ এবং 30 ঘন্টা পঁচপান্ন মিনিট চলবে তো আপনি এখানে চাইলে আপনি সব কিছু সেটিং সেট করতে পারবেন এখান থেকে আপনি যে কোনো আপনি অ্যাপসগুলা এগুলা থিরলভাবে ডেস্কটপে আনতে পারবেন তো আমি এখান থেকে কিছু প্লে স্টোর হাবে যাবে কিছু নিয়ে এলাম তো ভিওর এখান থেকে কিন্তু আপনারা নানা রকম জিনিস সেভও করতে পারবেন আর ডিসপ্লেটা এরকম সমস্যা হবে সেটা কোনো ব্যাপার না এখান থেকে ফোন দিতে পারবেন তো ভিওর্স এই ছিল আজকের টিউটর টিউটরটা যদি ভালো লাগে থাকে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাদের জানাবেন আর পরবর্তী নেক্সট টিউটর পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি পান তো ভিডিওটি ভালো থাকবেন পরবর্তী টোয়ালে আমি আপনার সাথে আবার আসবো